এটা বন্ধ করতে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان نتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لأزودن رجالا عن حوزي كما تزاد الغريبة من الإبل عن الحوض رواه البخاري سلمة بن عقوى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار رواه البخاري عن كتبت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم وكثرة الحديث من حدث عني فليقل حقا أو صدقا ومن يقل علي ما لم أقل فليتبوأ مقاده من النار رواه ابن ماجه بإسناد صحيح যাবতীয় হামদাসানা মোহাম্মদুল্লাহ আলমের জন্য দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ বেদাত ও জয়ীব জাল হাদিসের কবলে আমাদের ইবাদত এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুদ্া বাপেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহে হে তো উনি ইসলামকে ইসলামের প্রকৃত রূপটাকে গোপন করেছে অর্থাৎ ঢেকে দিয়েছে যে জিনিসটা সেটা হলো বেদাত আর একটা জাল হাদিসের প্রচলন থাকার কারণে জৈব হাদিসের ব্যাপক ভিত্তিক প্রচলন থাকার কারণে সহি হাদিসগুলো সমাজ থেকে উঠে গেছে আটানব্বই নম্বর হাদিস দারমির মধ্যে এসেছে এটাই আশঙ্কা করেছিলেন হাসান বিন আতিয়া তিনি মহকুফ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন তো মাইক ঠিক করো মাক্তাদা কৌমন যখন কোনো এলাকার মানুষ কোনো সম্প্রদায় যখন কোনো বেদাত তৈরি করে ইল্লা নাসা আল্লাহ মিন সুন্নাতেহি মিসলাহা আল্লাহ রব্বুল আলমিন তাদের থেকে সমপরিমাণ সুন্নাতকে ছিনিয়ে নেন লাইউ ইদুহা ইলাইহিম ইলাইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত ওই সোননাথকে ওই জায়গায় আর ফিরিয়ে দেন না তাহলে সোননাথকে হত্যা করার সবচেয়ে বড় অস্ত্র কি এই জন্যই আজকে যেমন আমি খুদ্বাই পড়েছি ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম প্রত্যেক ভাষণেই এই কথাটা বলতেন আম্মা فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار প্রসিদ্ধ হাদিস মূলত মুসলিমের হাদিস প্রথম খণ্ডের চারশো একচল্লিশ পৃষ্ঠায় এসেছে অকুল্লা দলালা তিন ফিন্নার এই অংশটুকু নাসাইয়ের মধ্যে এসেছে শুধু পনেরোশো আটাত্তর নম্বর হাদিস তো এই বেদাতের মূল এর পরিণাম হলো জাহান্নাম প্রথমত বেদাত মানুষকে পথভুষ্ট করে সন্না থেকে যে দূরে সরে যায় সে পথভুষ্ট না অসারাল অমুরি মোহদাসাত অকুল্লা মোহদাসাতিম বিদা অকুল্লা বিদাতিং দলালা ভ্রষ্টতার দিকে নিয়ে যায় বেদাত আর যখন মানুষ পথভুষ্ট হয়ে যায় তখন কেউ জান্নাতের পথে থাকে না জাহান্নামের পথে যায় অকুল্লা দলালাতিন এটা তো আপনাদের মুখস্থ কথা আমরা খতিবরা ইমামরা যদি উপলব্ধি করতাম যে রসদ সাল্লাহ সাল্লাম প্রত্যেক খুদ্ায় এই কথাটা বলতেন কেন আরও তো অনেক পাপ আছে তাই না অনেক পাপ আছে শির্কের পাপ বড় পাপ জেনার পাপ সুদের পাপ মানুষ হত্যা কাবিরা গুণা অনেক আছে কিন্তু খুদ্বার মধ্যে কোনো পাপের কথা উল্লেখ নাই একটা পাপ কি এই বেদাতের কথা রসল্লাহ সাল্লাম কেন বলতেন এর মধ্যে একটা তাৎপর্য রহস্য যিনি খতিব হবেন তার মাধ্যমে যেন বেদাত না ছড়ায় তার মাধ্যমে যেন মানুষের কাছে উদ্ভট কথা প্রচার না হয় কিন্তু ইমাম নিজেই বারবার এটা পড়ে কিন্তু ওই ইমামই সবচেয়ে বেশি বেদাত করে ওই খতিবই সবচেয়ে বেশি বেদাত করে সব কাজ বেদাত দিয়েই শুরু হয় তো এই জন্য আমি কিছু বক্তব্য পেশ করব আমরা যদি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে প্রকৃতার্থে ভালোবাসতে চাই তাহলে তার সুন্নাকে আঁকড়ে ধরতে হবে এবং বেদাতকে কি করতে হবে বর্জন করতে হবে তাহলেই আমরা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রকৃত ভালোবাসি বলে প্রমাণিত হবে বেদাত নিয়ে আজকে ফ্রান্সে কুটুক্তি করা হচ্ছে এবং ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে যার কারণে আপনার আমার অন্তর জ্বলে যাচ্ছে তারা তো কাফের মুশরেক কোনো মুসলিমও যদি এই কাজ করে তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নাই ও মুরতাদ এবং হত্যাযোগ্য আপনারা জানেন এই লোক তৌবা করলেও দুনিয়াতে তৌবা কাজে লাগবে না ওকে মেরেই ফেলতে হবে কিয়ামতের মাঠে ওর তোবা কাজে লাগতে পারে এটা আল্লাহর উপরে আমরা জানি না সেটা এটা হলো মূল ফতোয়া তো রাসুসাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে যারা কুটুক্তি করছে তাদের বিরুদ্ধে আমি সংগ্রাম করছি এটা আপনি করেন আরও জোরালোভাবে করা উচিত যেটা আমরা বক্তব্যে বলেছি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে গিয়ে সোননাথের বারোটা বাজাবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে রাসুল সাল্লাহ সাল্লাম আপনাদের সুপারিশ করবে এটা হতে পারে না কখনোই না আপনি যদি ভাগ করেন কিভাবে বেদাত সোননাথকে নষ্ট করেছে যে সালাতের ক্ষেত্রে কি কি বেদাত যদি এখন আপনি বলতে চান বেদাত অর্থ তো আপনারা জানেন এমন আমল তৈরি হওয়া যার কোনো সহি দলিল নেই এটা হলো বেদার্থ এই আমল অনেক বোকা লোক আছে বোকা লোক না তো মানুষরা বোকা না বোকা হলো ইমাম আলেমরা ওরাই বলে যে নিজে বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে অত মাইক তার সামনে রাসুলের যুগে মাইক ছিল না রাসুলের যুগে তো মোবাইল ছিল না রাসুলের যুগে তো ফ্যান ছিল না আমাকে কটাক্ষ বেশি করে নিজে বেদাতের বিরুদ্ধে কথা বলছে অথচ মাইক বেদাত ফ্যান বেদাত মোবাইল বেদাত ট্রাক বাস বিমান এগুলো সব তো বেদাত তো বেটা তুই খতিব তুই নিজেই বল আমিও বেদাত এটা বলছে না ও কি রাসুলের যুগে ছিল তো ও তো বেদাত নিজেকে বেদাত বলছে না আসলে এই বেদাতের সংজ্ঞাটা কি ও বুঝে আসলে না বেদাতের সংজ্ঞা বুঝলে কথা বলতোই না এগুলো শরীয়তের জন্য সহায়ক আমার মাইক না থাকলেও বা চলতো চলতো না আজান চলতো চলেছে এতদিন এখনো চলতো বিমান না থাকলেও মানুষ হজ্জের ঠিকই যেতে পানি জাহাজে এগুলো সহায়ক বেদাত যেটা ওটা হুজুর চিনেই না টঙ্গির মাঠে ঘটা করে বেদাত করা হয় এইটাকে হুজুর বেদাত চিনে না বলতে পারে না এই যে আখেরি মুনাজাত যে হয় এটা কি আর আমরা মুখ দিয়া বলি এটা হলো বিশ্ব ইজতেমা আপনার মুখটাই অপবিত্র হয়ে গেছে কারণ হলো বিশ্ব ইজতেমা হলো আরাফার মাঠ আরাফার মাঠে এতগুলো মানুষ একসঙ্গে হয় আর ওই মাঠে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে রসুসাল্লাহ সাল্লাম বলছেন খয়রু দোয়াই দোয়া ইয়মে আরাফা আরাফার দিনের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া অথচ ওই মাঠে রাসুল সাল্লাহ যুগ থেকে এখন পর্যন্ত জহর আসর জহর দুই রাকাত আসর দুই রাকাত পড়া হয় লক্ষ লক্ষ মানুষ কখনো আপনার ২০ লক্ষ চল্লিশ লক্ষ ৩০ লক্ষ মানুষ একসঙ্গে আর যদি সিকিউরিটি মেলে যদি ধরা হয় ওরা ষাট সত্তর লক্ষ মানুষ এক জায়গায় অবস্থান করছে তো সেখানে তো আখেরই বেদাত হয় না এটা আখেরি মুনাজাত না এটা কি আখেরি বেদাত আমি বলি মানে এত বড় বেদাত আর হবে এটা সন্দেহ আছে কিন্তু আলেম বা খতিব ওইটাকে বেদাত বলে না বিমানকে বেদাত বলে এটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য আধুনিক আবিষ্কারগুলো শাব্দিক অর্থে বেদাত কিন্তু কোনো ব্যক্তি এই নিয়েতে করে না যে মাইকে বক্তব্য দিলে নেকি একটু বেশি হবে আর মাইক ছাড়া বক্তব্য দিলে নেকি একটু কম হবে এই উদ্দেশ্য কারো থাকে তাহলে মক্তাদা কৌমুন আল বিদাতু হইয়া তরিকাত শরইয়া ইউকসাদু বিহা আত্তাকাররব ইলাল্লাহ তুজাহি শরইয়া ইউকসাদু বিহা আত্তাকাররব ইলাল্লাহ বিদাত তাকে বলা হয় যেটা আল্লাহর নৈকট্যের জন্য করা হয় নেকির আশায় ওয়ালা ইয়াকুম আলা সিহাতিহা দালিলুন শারঈউন সাহিহুন আসলান ওয়াসফান যার প্রমাণে সারি কোনো দলিল সহি দলিল নেই এটা তুমি এটাকে বলো বেদাত এটা দলিল নাই আমি উদাহরণ দেব তো বেদাত করে খুব স্বাদ পাই আর হুজুরের পকেটও কি হয় বড় হয় ভুঁড়িও বড় হয় কিন্তু তো এই যে সাতটা দুনিয়াতে সে উপলব্ধি করছে বিভিন্ন একটা পোস্টার দেখছিলাম অনেকদিন আগে আমার কাছে পোস্টারটা আছে যে পারিবারিক মিলাদের একটা ফি আর আরেকটা হলো মানে আপনার ব্যক্তির জন্য মিলাদের একটা ফি আর অসুস্থতার জন্য মিলাদের আর একটা ফি প্রথম দেখলাম তিনশো টাকা এটা পারিবারিক মিলাদের একটা ফি বলতে কি বুঝেন আপনারা কি বলবো বাজেট নাকি বাজেট বলাই যায় হ্যাঁ দিত এটা আবার আর একটা দেড়শো টাকা ফি শেষে একশো টাকা শেষে বলছে যদি আনুষ্ঠানিক মিলাদ হয় তাহলে সবাই মিলে ফি হলো দশ টাকা করে এল মিলাদের বাজেট এখন টাকা উপার্জন করছেন খেতেও ভালো লাগছে পকেটও লম্বা হচ্ছে কিন্তু মরার পরে বুঝতে পারবেন যা পেটে ঢুকাইছেন সবগুলো বেরিয়ে যাবে কিভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন খুব কড়া বক্তব্য কেন বলতেন এটা বেশি বেশি বক্তব্যটা বলতেন কেন তার প্রমাণ দেখুন এমনি তো প্রসিদ্ধ হাদিস যেটা আপনারা শুনেছেন সাত হাজার পঞ্চাশ নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে এমনি ফারাতুমাল্লাহ হাউদ প্রত্যেকটা হাদিস অনুবাদ করতে গেলে সময় লাগবে আমি সংক্ষেপ করে বলি রাসুসাল্লাহ সাল্লাম বলছেন আমি কাউসারের দ্বারা আগেই পৌঁছে যাব। যে আমার কাছ দিয়ে যাবে মানমারা আলাই সাহেব অমন সাহেব আল্লাহ আবাদ যেই অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে ইতিমধ্যে লাইয়া দেন না লাইয়া কম অনেকগুলো দল আমার কাছে আসবে দল দল দল খেয়াল রাখ কম কত ফেরকা বাংলাদেশে আছে না সবগুলো মানে বেহায়া যার কারণে দুনিয়াতে বেদাত করেছে কিয়ামতের মাঠে কি ফাঁকি দেওয়া যাবে মরার পরে আর ঘুষ দেওয়া যাবে না বেঁচে থাকতে ওসি সাহেবকে ঘুষ দিয়ে প্রোগ্রাম বন্ধ করা যাবে কিন্তু মরার পরে মুনকার নাকিকে ঠেকানোর জন্য ঘুষ দেওয়ার কোনো অপশন নাই কাল কিয়ামতের মাঠে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পানি খাইতে যাবেন পানি পান করতে যাবেন বাধা দিবে যখন তখন ঘুষ দেওয়ার কোনো অপশন নাই এখন যত পারেন প্রোগ্রাম বন্ধ করেন আমাদের আপত্তি নেই কিন্তু মরার পরে দেখে নেব ইনশাআল্লাহ কিয়ামতের মাঠেও দেখে নেব ইনশাআল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলছেন আমার কাছে অনেকগুলো দল আসবে কথাটা এই জন্যই বললাম ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার ছাত্র তিনি বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা মুসলিমদের ক্ষেত্রে সকল কুফুর গোষ্ঠী সব এক জায়গায় হবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কত দ্বন্দ্ব দ্বন্দ্ব না কিন্তু যখন মুসলিমের বিরুদ্ধে লাগবে সবাই তখন কি রসুনের পাশা এক জায়গায় ঠিক বেদাতিরা একদল আর দলের বিরুদ্ধে লেগেই আছে দা কুমলা সম্পর্ক কিন্তু যখন আহলাদিস মসজিদ বন্ধ করে দিবে আহলাদিস প্রোগ্রাম বন্ধ করে দিবে কিসের চরমন আর কিসের আটরসি কিসের হেফাজত আর কিসের জামাত আর কিসের তবলিক কিসের কোন দল সিস্তিয়া মুজাদ্দেদের নকশাবন্দের যেই হোক না কেন আলাদিস মসজিদ বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে সব এক তখন আর দলাদলি নেই ভাবতেও পারবেন না পরিকল্পিত হয় প্রত্যেকটা মসজিদে মসজিদে বক্তব্য দেওয়া হয় ওই মসজিদে যাওয়া যাবে না ওই মসজিদ ভেঙে দিতে হবে এটা বেটা তোমার লজ্জা করে না তুমি যাত্রা বন্ধের জন্য সংগ্রাম করো না কেন টুপিওয়ালাদের মধ্যে আসলে কি টুপির মধ্যে আর পাগড়ির মধ্যে এত বড় বড় বুড়া শয়তান থাকে এটা জানা ছিল না আশ্চর্য একটা যেখানে কত অবৈধ কাজ হচ্ছে বাংলাদেশের বেশাখানা আছে না অনেকগুলি পতিতালয় আছে না কয়দিন তো মিছিল করেছে পতিতালয় বন্ধ করার জন্য আহলাদিস মসজিদ বন্ধ করে তার জন্য তুমি মিছিল করো কিভাবে দুর্ভাগ্য জাতির জন্য রসদাল্লাম বলছে লাইয়া কম এই দলগুলো আমার কাছে আসবে আরিফ আরিফ নানি আমি তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে তোমাই হাল বাইনাহুম অথবা তাদের মাঝে আমার মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে রসদাল্লাহ সাল্লাম বলছেন আমি বলবো যে আমার উম্মত উসাই হাবি উসাই হাবি ওরা উমর ওনার শাড়ি উসাই হাবি উসাই হাবি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা বললেই আল্লাহ বলবেন ইন্নাকাল্লা তাদ্রিমা আহদাসবা আদাক তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত বেদাতে আমুল করেছে এই কথা শোনা মাত্রই খেপে যাবেন সৌকান সৌকান নিমান দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছে কাউসারের পানি পান করা যাবে না আপনার কি বক্তব্য ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো রসদাল্লাহ সাল্লাম বলছেন দুই হাজার তিনশো সাতষট্টি নম্বর হাদিস সহি বুখারির ওয়াল্লাদি নাফসি ওই সত্তার পছন্দ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে শুনে রাখো হাউদি আমি আমার হাউস কাউসার থেকে ওই সমস্ত ব্যক্তিকে এইভাবেই তাড়াবো কামা তুজাজুল গরিবাত মিনাল ইবিলে আনিল হাউস যেভাবে অপরিচিত উটকে মালিক তার নিজের বাথান থেকে তাড়িয়ে দেয় ঠিক আমি আমার উম্মত থেকে বেদাতিদেরকে কিয়ামতের মধ্যে তাড়িয়ে বের করে দেব সেই বুখারের হাদিস আপনি যাবেন কোথায় এই জন্য এই বেদাতের কুপ্রভাবের কারণে সাহাবাকারাম আফসোস করেছেন কঠিনভাবে এবং সালাফরা সালাফ বলতে সাহাব রাসুসাল্লাহ সাল্লাম সাহাবাকেরাম তাবেইন এদাম তাবে তাবেইন তারা যে বেদাতের বিরুদ্ধে এত কঠোর আমরা এই বক্তব্যগুলো জানি না তিনশো নয় নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন ইন্নামিন আশরাত ইসাহ আইউল তামাসাল ইলমু মিন আসা গিরিহিম বলছেন কিয়ামতের আলামত সমূহের একটা আলামত হলো যত আলামত কিয়ামতের তার মধ্যে একটা হলো এই যখন বেদাতিদের কাছ থেকে এলেম গ্রহণ করা হবে তখন বুঝবা যে খুব তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে নবজুবিল্লা বেদাতির কাছ থেকে এলেম গ্রহণ করা যাবে না ইবনু মাসুদ রাজি আল্লাহ বলছেন এত কড়া বক্তব্য তিনি বলছেন মানুষরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যেহেতু ইবনু মাসুদ রাজিয়াল্লা বলছেন তিনি একজন সাহাবি তার অর্থ হলো যে যতক্ষণ যারা সালাফ সাহাবিরা মারা গেছেন তাদের কাছ থেকে যতদিন মানুষ এলেম নিবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে আন যখনই তারা বেদাতিদের কাছ থেকে এলেম গ্রহণ করবে তখনই ধ্বংস হয়ে যাবে আপনি একটু চিন্তা করেন এই বক্তব্যটা কখনকার বক্তব্য সাহাবিদের যুগের বক্তব্য আশ্চর্য সাহাবিদের মধ্যে একজন সাহাবি আব্দুল মাসুদ রাজ্লাহ বলছেন আর আজকে আমরা অধিকাংশ মানুষই বেদাতিদের বক্তব্য শুনি বেদাতি খতিব বেদাতি বক্তা বেদাতি ইমাম তাদের বক্তব্য নিয়েই পড়ে থাকি গলার সুর ভালো আমি বক্তব্য শুনতে চাই নজুবিল্লা সাহাবিদের বক্তব্য তো আমার জানা নাই এই ব্যাপারে কত কড়া ইবনু আব্বাস রোজাল্লাহ বলছেন তোমরা বেদাতিদের সমাবেশে বসো না বেদাতিদের বৈঠকে বসো না কারণ তাদের বৈঠকে বসলেই তোমার অন্তরটাকে বেদাতে আক্রান্ত করে দিবে আমি তো বক্তব্য শুনতে চাই ভালো লাগে মানে বেদাতির বক্তব্য শুনতে চাই মানে আমি রাসুলের দুশ্মন আমি হাদিসের দুশ্মন আমি আল্লাহর দুশ্মন আমি কোরআনের দুশ্মন নজুবিল্লা আমি বেদাতির লেখনী পড়ছি আমি তার বক্তব্য শুনছি আপনার কি বলবো মোহাম্মদিন সিরিন তিনি একজন বিখ্যাত তাবেই শ্রেষ্ঠ চারজন তাবির মধ্যে একজন মোহাম্মদ বিন সিরিন রহমাহুল্লাহ তিনি বলছেন এগারো নম্বর খণ্ডে সিয়ার আলামা নুবালা চারশো তেতাল্লিশ পৃষ্ঠায় মোহাম্মদ বিন সিরিন রদিয়াল্লাহর বক্তব্যটা উল্লেখ করেছেন তিনি বলছেন যে তোমরা বেদাতিদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনো না কারণ তারা পরিবর্তন করতে পারে মানে যত সুন্দর করে তেলাওয়াত করুক না কেন যত সুন্দর হবে তত মহব্বত তার প্রতি আপনার সৃষ্টি হবে তাই না এই বেদাতির প্রতি মহব্বত সৃষ্টি হতে পারে এই জন্য বেদাতির কোনো কোরআন তেলাওয়াত শোনা যাবে না আর কি শোনা যাবে তাহলে কোরআন তো কালামুল্লাহ সেটাই যদি না শোনা যায় বক্তব্য শোনা যাবে আশ্চর্য কেমনে কথাটা বলছেন তোমরা কোরআন তেল শুনো না তিনি আর এক জায়গায় বলছেন যে খানা ইদা সাহেব যখন কোনো বেদাতি লোক কথা বলতেন বুঝতে পারতেন ইসবাইহে দুই আঙ্গুল তার কানের মধ্যে ঢুকাই দিতেন যে তার বক্তব্য শোনা যাবে না এবং তিনি কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওই বেদাতি সেখান থেকে না সরত এত কড়া ছিলেন কড়া হওয়ার কারণও আছে সেই বুখারের হাদিস পাঁচশো উনত্রিশ নম্বর হাদিসটা খুলুন আনাস রাজিয়াল্লাহ একদিন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলছেন মা আরিফু সেইয়ান আমি দেখছি না রসুল্লাহ সাল আলী আসাল্লামের যুগে দা দেখেছি এই যুগে আমি ওটা দেখছি না আনা রাজ্লাহ বলছেন জি তিনি ছিলেন জিজ্ঞেস করলে মারিফ হুসাইয়ান মিম্মা কানা আহল আলা আহাদিন নবী সাল্লাম রাসুলের যুগে যা দেখছি আজকে এই যুগে কিছুই দেখতে পাচ্ছি না তিলা সলা তাকে বলা হলো সলাপটাও কি রাসুলের যুগের মতো না তিনি বলছেন মা দৈ তুম বলাইসা মা দৈ তুম দৈ তুম বিহি রাসুলের যুগে সালাপ থাকবে কিভাবে তোমরা যেভাবে সালাদকে নষ্ট করেছ সেই সালাদ কি আছে বুখারির হাদিস বলছেন ভারাক্রান্ত হৃদয়ে রাসুলের যুগে যা দেখেছি আজকে আর দেখতে পাচ্ছি না কেন বললেন কত কষ্টে কথাটি বলছেন তিনি ওই কি নাই বলছেন না সালাতও নাই রাসুলের যুগের সালাতও আজকে দেখতে পাচ্ছি না অথচ তিনি একজন সাহাবি নাসরাজাল্লাহকে চিনেন না আপনারা তিনি সেই যুগে বলছেন তোমরা সালাদটাকে নষ্ট করেছ এরপরে ইবনু শিহাব জহুরি তিনি বলেছেন দাখাল তো আল্লাহ আনাস মালিক মালিক দিমাস ও হাইয়া ফি আমি দিমাসকে গেলাম আনাস রাজের কাছে দেখছি তিনি বসে বসে কাঁদছে ফাকুল তো মায়াব কি কে আপনি কাঁদছেন কেন ফকল আল্লাহ আরিফ হুসাইয়ান মিম্মা আদ্রাক্তু ইল্লাহা দিগিস সলা ওয়াহা দিগিস সলা তু কদ দুইয়াত তিনি বলছেন রাসুল সাল্লাহ যুগে যা দেখেছি এটা এখন আর দেখছি না সবকিছুই নষ্ট হয়ে গেছে ইল্লাহা তবে সালাদটাকে দেখতে পাচ্ছি কিন্তু সালাদটাকেও নষ্ট করে ফেলা হয়েছে নওয়াজুবিল্লাহ আপনি ভাবতেও পারবেন না তারা কথাগুলো বলছেন কিভাবে তারপরে প্রসিদ্ধ হাদিস চারশো তিন নম্বর হাদিস এর আগেও আপনারা বক্তব্যে শুনেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যে সোননাথকে রেখে গেছেন ওই সোননাথকে তারা কিভাবে ধরতেন দারেমের মধ্যে এসেছে চারশো তিন নম্বর হাদিস আবু মুসা মসজিদ নবাবিতে গেছেন সাহাবি মসজিদ নবাবিতে যা দেখছেন যে এক শ্রেণীর মানুষ মসজিদে গোল হয়ে সুমান আল্লাহ একশো বার একশোবার একশো বার গুনছে বিচি দ্বারা বিচি এখন গুনের লাট্রায়ের বিচি তেঁতুলের বিচি আর পাথরে কঙ্কর দ্বারা তিনি চলে গেছেন ইবনু মাসুদ রাজ্জালার বাড়িতে যে বলছেন যে আসেন তাড়াতাড়ি দেখেন কি অবস্থা ইবনু মাসুদ রাজি আল্লাহ মসজিদে নববীর দরজায় দাঁড়িয়েই তিনি হুঙ্কার ছেড়ে বলছেন ইয়া উম্মতা মোহাম্মদ মা আশ্রা হালাকাতা কম হে মোহাম্মদের উম্মত তোমাদের মধ্যে এত তাড়াতাড়ি ধ্বংস চলে আসলো এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেল কাজ ভালো করছে কিন্তু এমনি মাসুদ বলছেনটা কিভাবে এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল তারপরে তো হা উলাই সাহাবাত নাবি ইকুম মুতাওয়াফিরুন হাই হাই হাই এখনো বহু সাহাবি রাসুলের বেঁচে আছেন তারপরে বলছেন ওহা দেখি সিয়া বহু দেখো রাসুল সাল্লাহ সাল্লাম পোশাকগুলো এখনও ছিঁড়ে যায়নি ও নিয়াতহু লাম তুকসার এখনও তার পাত্রগুলো ব্যবহৃত পাত্রগুলো এখনও ভেঙ্গে ফেলা হয়নি ফিয়া দিঘি মিল্লাতে হিয়া মিল্লাতে মোহাম্মদ আও মুফতা তিনি বলছেন আমি বুঝতে পারছি না তোমরা কি মোহাম্মদের দিনের চেয়ে উত্তম দিন নিয়ে আসলে না বেদাতের ভষ্টতার দরজা খুলে দিলে ইবনু মাসুদ রাজিয়াল্লাহ কত কড়া ভাষাই বলছেন এরপরে মসজিদে ঢুকলেন ঢোকার পরে মাররা ইবনু মাসুদ বিহি ভিতরে ঢুকেই একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন দেখছে মহিলা দানা গুনছে দানা তাসবিহ দানা তখন আহু আল কাহু ছিঁড়ে ফেললেন এবং সেটা বাহিরে ফেলে দিলেন থুম্মা মার্রাবি রজুলেন ইসাবিহুবিল হাসা অতঃপর তিনি একজন ব্যক্তির কাছ দিয়ে লোকের কাছ দিয়ে পার হচ্ছিলেন সে দেখছে কঙ্কর দ্বারা গুনছে দরাবাবি রিজলিহি অতঃপর ইবনু মাসুদ রাজি আল্লাহ তাকে পা দিয়ে লাথি মেরে উঠায় দিলেন বের হয় মসজিদ থেকে কত কড়া তারা তারপরে বলছেন তুম জলমান তোমরা অগ্রগামী হয়েছ অথচ বেদাতের উপরে আহরণ করেছ ওলাকাদ আলিম তুম ওলাকাদ আসাবা অথচ রাসুলের হিসাবে তোমরাই বেশি ওয়েলেম অর্জন করেছো আর তোমরা এসে ভোস্টর দিকে যাচ্ছ সেই যুগে ইবনু মাসুদ রাজালের সময়ের বক্তব্য এটা চিন্তা করেন বেদাতের প্রতি কত ক্ষিপ্ত ছিলেন তারা আর আমরা এখন কি হয়ে গেছি নরম হয়ে গেছি তাই না খুব নরম হয়ে গেছি এটা আমাদের কাজ নয় বেদাতকে সাপোর্ট করা আজকে যদি উদাহরণ দেই অজুর জন্য পৃথক নিয়াত তৈরি করা হয়েছে আমি অজু করছি এই নিয়তে অজুর এক নিয়ত তৈরি করা হয়েছে অজুর জন্য এক দোয়া তৈরি করা হয়েছে তৈরি করা হয়নি এটা বেদার দলিল নাই এবং প্রত্যেক সালাতের জন্য আলাদা নিয়াত তৈরি করা হয়েছে এটা একটা বেদাত আসলে সুন্না কোথায় আপনি ভাবতে পারবেন না যে শুধু সালাদ সম্পর্কে যদি বলি মানে যার সালাদ পরিষ্কার তার যাবতীয় আমুল কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এই জন্য সালাদটাকে আগে বেদাত এবং জাল হাদিস মুক্ত করতে হবে আপনি মসজিদে ঢুকবেন ঢোকার পরে দুই রাকাত সালাদ পড়ে বসবেন এটা হল রাসুলের সুন্না চারশো চল্লিশ নম্বর হাদিস সহি বুখারিতে এসেছে ইদা দাখালা হাতুকুল মসজিদ ফাল্লাহ হাতে সল্লা রাকাতাইন দুইশো সপ্তাশি পৃষ্ঠার হাদিস সহি মুসলিম প্রথম ঘটনার মধ্যে এসেছে খুদ্া দিচ্ছেন রাসুল সাল্লাম সুলাইকাল গতফানি তিনি মসজিদে ঢুকে গেছেন এবং বসে পড়েছেন আল্লাহ সুল বসের আসল্লাইতা এই সালাদ পড়েছ কলাল্লাহ পড়িনি ওম সল্লি রাখা ফাউজিস দাঁড়াও দুই রেখাত সালাদ পড়ো সংক্ষেপে দুই রেখাত সালাদ পড়ো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি খুদ্া দিচ্ছেন তখন যদি সালাদ চলে আমি আপনি কোন ইমাম হলাম আমি খুববা দেওয়ার সময় মসজিদের হক আদায় করা যাবে না এই বেদাতি কথা কে শিক্ষা দিল আমাদেরকে মোহাম্মদ সাল্লাম খুদ্া দিচ্ছেন তখন সাহাবি সালাত লাই করছেন আর আমি লাল বাতি জ্বালাই দিয়েছি এখন সালাত পড়া যাবে না এই জুমার দিনে কত বেদাত তৈরি করেছে আর এই বেদাতের জন্য বেদাতিরা সংগ্রাম করছে কিসের বেরলবি আর কিসের দেওবন্দি সব এক হয়ে গেছে মুফতি শফি সাহেব মারা গেলেন আর বেরলবিরা স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে ঈদ মোবারক দেখেন না আপনারা অথচ আহলাদিস মসজিদ বন্ধ করার জন্য সবগুলো এক জায়গায় হয় সরমও নাই লজ্জাও নাই আমি তো বেহায়া বলি এদেরকে রাসুল সাল্লাম খুদ পাচ্ছেন তখন সালাদ চলে কাল কিয়ামতের মাঠে যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিয়েছ রাসুল সাল্লাহ সামনে দাঁড়ানোর কোনো তোমাদের সাহস হবে না ইনশাল্লাহ অসম্ভব সই বুখারির হাদিস এই হাদিস কোথায় রাখবেন আপনি লালবাতি জ্বালালেন কেন আবার জুমার দিনে এই যে খুদবার আগে মেম্বারে বসে যে ওয়াজ চলে এক বেদাতকে জায়জ করতে গিয়ে আর এক বেদাত তৈরি করেছে মানে আরবি ভাষায় খুদ্া দিতে হবে এই ব্যাকুব আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরবি ভাষায় খুদ্া দিয়েছেন কে বলেছে এটা কোথায় এসেছে আরবি ভাষায় খুদ্া আল্লাহ নবী কোথায় এসেছে রসুল সাল্লাহ সাল্লাম আরবি ভাষায় খুদ্া দিতে কোথায় এসেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাতৃভাষায় খুদ্া দিতেন আল্লাহ বলে দিয়েছেন সোরা ইব্রাহিম চার নম্বর আয়াত প্রত্যেক নবীকে নিজ ভাষায় আল্লাহ রব্বুল আলম নাজিল করেছে ভাষা বুঝে না তুমি ওই ভাষায় খুদ্া দিবে কেন যারা ইংরেজি বুঝে তাদের কাছে আরবি ভাষায় খুদ্া চলবে না যারা বাংলা বুঝে তাদের কাছে আরবি ভাষায় খুদ্া চলবে না যারা আরবি বুঝে আসছে তাদের কাছে ইংরেজি ভাষায় খুদবা চলবে না আজীব একটা ব্যাপার আর এই আরবি ভাষার খুদবাটা জায়েজ করার জন্য জায়েজ করার জন্য যেহেতু মানুষ বুঝে না খুদবার আগে আরও এক ঘন্টা বয়ান চলে এটা এক বেদাত আর একটা করেছে কি যে উসমানি আজানও নাই এখন রাসুল সাল্লাহ সাল্লামের আজানও এখন নাই আর একটা বেদাতি আজান তৈরি করেছে যখনই ইমাম মেম্বারে বসবে মেম্বারের সামনে আস্তে আস্তে আজান দিবে এই আজানটা রাসুলেরও না উসমানেরও না এই আজান বেদার তৈরি করেছে কবলাল জুমা বাদাল জুমা চার রাকাত সালাত এইটা এক সুন্নাতকে ধ্বংস করেছে মানে পূর্বে চার রাকাত পরে চার রাখাত রসুল সাল্লাম বলছেন জুমার আগে কেউ যদি ফজর পরে মসজিদে আসে তখন থেকে নিয়ে জুমার খুদ্া পর্যন্ত যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারবে আপনি চার রাকাতের মধ্যে বন্দি করলেন কেন একটা সৈফ হাদিস মুনকার হাদিস জাল হাদিস উল্লেখ করে ওই সুন্নাতকে শেষ করে দিয়েছে বুখারিতে হাদিস আছে মুসলিমে হাদিস আছে চোখে পড়ে না আপনি কোনটা বলবো আজানের ক্ষেত্রে যদি বলি ওখানেও সর্বনাশ করেছে আজানের দোয়ার মধ্যে পরিবর্তন করে দিয়েছি অজুর ক্ষেত্রে যদি বলি ওখানেও পরিবর্তন করেছে দলিল দিয়ে তো করতে হবে প্রত্যেক মানুষই অজুতে ঘাড় মাসা করা দলিল আছে যদি এস্তেঞ্জার ক্ষেত্রে বলি ওখানেও সমস্যা আমরা বলে দিয়েছি যে পেশাব করার পরে অন্তত ঢেল নিতে হবে তারপরে পানি নিতে হবে পানি নেওয়ার আগে মাঝখানে চল্লিশ কদম হাঁটতে হবে একটু কাশাকাশি করতে হবে নাচানাচি করতে হবে অথচ হাদিস যেটা তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস ইবনু মাজা খুলুন রসুল্লাহাম জিজ্ঞেস করলেন ওই আয়াতের ফি হি রিজাল ইহিবুনা আইয়াহারু অল্লাহ ইহিবুল মতো হিরিন সুরায় তো বা আট নম্বর একশো আট নম্বর আয়াত আল্লাহ আল্লাহ রাব্বুল আলমীর এই আয়াতটা নাজিল করেছে যে কারণে সেটা আমি হাদিস থেকে জানতে পারছি রসুল্লাহাম জিজ্ঞেস করলেন কুবাবাসীকে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে কারণটা কি বলতো তারা উত্তর দিচ্ছেন মা আমরা অপবিত্র হলে গোসল করি আর অজু করি অনাস্তানজিবিল মা আর পানি নিয়ে স্তেঞ্জা করি দেখা তখন অনাসুল বলছেন ওহ ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন তারপর বলছে আলাই কুমুহু তোমরা এইভাবেই তোমরা এই সুন্নাতটা পালন করবা বলুন আলহামদুলিল্লাহ হাদিস তো আছে সাত সাত পিসটা খুলুন আবুদাউদের মধ্যে এসেছে চল্লিশ নম্বর হাদিসটা খুলুন রসদাল্লাহ সাল্লাম বলছেন আপনি এই গ্যারেন্টি কিভাবে দিবেন আমি যদি প্রশ্ন করি চল্লিশ কদম হাঁটলেন কাশাকাশি করলেন নাচানাচি করলেন টিস্যু নিলেন ঢেল নিলেন পানি নিলেন নেওয়ার পরেও যদি এক ফোঁটা বের হয় পেশা ওই গ্যারেন্টি কে নিবে আপনি নিতে পারবেন কিন্তু শরীয়ত তো গ্যারেন্টি দিয়ে দিয়েছে এই বেদাতের প্রতি থাকার কারণে এই জাল হাদিসের প্রতি থাকার কারণে সুন্নাতটা উঠে গেছে মোহাম্মদ সাল্লাম বলছেন উজু করার পরে হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর কাপড়ের উপরে ছিটিয়ে দাও যদি পেশাবের সিটা পড়েও থাকে আল্লাহ রব্বুল আলমী কি করে দিবেন মাফ করে দিবেন এই জন্যই তো বিধান দিয়েছে এই বিধানটা আমলই করি না আমরা কোনটা বলবো আপনাকে ও বাথরুম থেকে বের হওয়ার পরে টয়লেট থেকে বের হওয়ার পরে চল্লিশ কদম আর হাঁটা লাগে না শুধু পেশাব করলে হাঁটা লাগে তাই না হ্যাঁ, যত বেদাতে আমুল দেখবেন প্রত্যেক জায়গাতে কিন্তু ছিদ্র আছে বুঝছেন পেশাব করে হাঁটে টয়লেট থেকে বের হওয়ার পরে চল্লিশ কদম হাঁটে না তখন শুধু পায়খানাই করে পেশাব বের হয় না তখন এটা হলো মূল কারণ হাসান বাসরি তিনি বলছেন ওমালি আব লা আবকি ওমা আরিফুলাকুম সেইয়ান মিম্মা আদ্রাক্ত আলিহিন নাসা ইল্লাল কিবলা হাসান বাসরি রহমাহুল্লাহ আলমাদ খাল প্রথম খণ্ডের ঊনপঞ্চাশ পৃষ্ঠা তাকে জিজ্ঞেস করছেন আপনি কাঁদছেন কেন হাসান বাসরি কাঁদছেন বসে বসে উত্তর দিচ্ছেন অমালিলা আবকি আমি কাঁদবো না কেন বলো অমা আরিফুলাকুম সেইয়া ঠিক আনাসর মতোই কথা তিনি একজন তাবেই হাসান বাসরি একজন তাবেই তিনি বলছেন দেখো কাঁদবো না কেন আমি কিছুই দেখতে পাচ্ছি না সাইয়ান মিম্মা আধ্যাত্ম আলিহিনাস ইল্লাল কিবলা আমি সাহাবিদেরকে যেভাবে পেয়েছি তোমাদের মধ্যে কোনো জিনিস পাচ্ছি না শুধু কেবলাটাই দেখছি মানে তোমরা কেবলামুখী হয়ে সালাদ আদায় করে শুধু এইটুকুই আছে আর বাকি কিছু নেই মোয়াবিবনী কুর্রা তিনি বলছেন রজুলান আমি সত্তর জন সাহাবি পেয়েছি কয়জন সত্তর জন সাহাবি সাক্ষাৎ পেয়েছি ফি আজকে যদি এই সত্তর জন সাহাবি তোমাদের কাছে উপস্থিত হয় আদান তিনি বলছেন এই সত্তর জন সাহাবি তোমাদের কাছে এসে কিছুই চিনতে পারবে না তবে আজানটা শুধু শুনতে পাবে নওয়াজিবিল্লা ওই যুগে কিছু নাই ওই যুগে কিছু নাই ইমাম আহমদ বিন হাম্বুল রহমাহুল্লাহ বলছেন দশ লক্ষ হাদিসের হাফেজ তার অবজারভেশন যেটা তার পর্যবেক্ষণ যেটা তিনি তুলে ধরছেন তাবাকতুল হানাবিলার মধ্যে তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় এসেছে প্রথম খণ্ডের লাউ তাফি মিয়াতি মাসজিদিন মা রয়তা আহলা মাসজিদিন ওয়াহিদিন ইকিমুনাস সলাহ আলামা চা তিনি বলছেন লাউ সল্লাই মিয়াতি মাসজিদিন তুমি যদি একশোটি মসজিদে সালাত আদায় করো এই কথাটা বলছি দুইশো একচল্লিশ হিজড়ির আগের কথা কখনকার কথা দুইশো একচল্লিশ হিজড়ির আগে আজকে কত হিজড়ি চলছে চোদ্দোশো একচল্লিশ চলছে কত চোদ্দোশো বিয়াল্লিশ চিন্তা করেন আর আমি বলছি দুইশো একচল্লিশ হিজড়ি পূর্বের কথা একশো চৌষট্টিতে জন্ম দুইশো একচল্লিশে মৃত্যু তিনি সেই সময় বলে যাচ্ছেন লাউ সাল্লাই মিয়াত মাস যেদিন যে তুমি একশোটি মসজিদে সালাত আদায় করো মা রয়তা আহলা মাসজিদিন ওয়াহিদিন একটি মসজিদেও তুমি দেখতে পাবে না সলা তারা সালাত আদায় করছে আলামা বিগি রসুল্লাহ সাল আলী আনা সাহাবি রাসুল থেকে সাহাবি থেকে যে সালাত পেয়েছি এই সালাদ তুমি একটা মসজিদেও দেখতে পাবা না তারপরে বলছেন অতএব তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের সাথে যারা সালাত আদায় করে তাদেরকে সতর্ক সাবধান করো আমরা সালাতের ব্যাপারে কেন এত কথা বলি একদিকে জাল হাদিসের কুপ্রভাব আর আরেকদিকে বেদাতের কুপ্রভাব এই দুইটার মধ্যে আমরা বন্দী হয়ে গেছি আর বন্দী হওয়ার মূল কারণ হলো বক্তা খতিবার ইমামরা মাদ্রাসার উস্তাদরা শিক্ষকরা এক নম্বর ভূমিকা পালন করে বেদাত ছড়ানো জাল হাদিস ছড়ানোতে এক নম্বর ভূমিকা পালন করা হলো খতিব দুই নম্বর হলো বক্তা বক্তা সিজনাল বক্তা এখন তো ইউটিউবে বক্তব্য দিচ্ছে ঘরে বসে থেকে কত মানুষকে যে কত বুষ্ট করছে তারা নাউজুবিল্লা এটা কি আজকের কথা সনদ সহি বলছেন খতাবা রজুল ইন্দা ওমর খত্তা ওমর রজ্জালানের কাছে এক ব্যক্তি খুব দারুণ বক্তব্য দিল কাসরাতাল খোতা মানে খোতাব তিনি বলছেন এবার ইন্না কাসরাতাল খোতাব কি শৈতান দুই বছর অধিকাংশ বক্তার বক্তব্যই হলো যেন শয়তানের বমির মতো শয়তান যেভাবে বমি করে ঠিক যেন ও বমি করছে এই বমির সাথে তুলনা করার কারণটা কি সালাফি বিদ্যাঙ্গন এত কড়া এই বক্তাদের ব্যাপারে এই উমর রাজিয়ালমে বলছেন যে শয়তান যেমন বমি করে এই বক্তার বক্তব্য শুনে মনে হলো ওইভাবে বমি করে চলে গেল নজুবিল্লা অথচ ওই বক্তার ওয়াজ আমি কত মনোযোগ দিয়ে শুনছি কত মনোযোগ দিয়ে শুনছি না আপনি বললেই হবে আমি শুনব এটা হতেই পারে না এটা আপনি বলতে পারেন না শুনতে পারেন না যেখানে কোরআন তেলাওয়াতের কথা আপনাদের বলেছি যেটা শোনা যাবে না বক্তব্য শোনা যায় কত আর আমরা আবু আব্দুর রহমান আসসালামী এক তিনি বলছেন তোমরা যারা ঘটনা বর্ণনা করে মানে জাল বর্ণনা করে ভুয়া কথা বলে উদ্ভট কথা বলে তোমরা তাদের মজলিসে বসো না অথচ আমরা যেখানে লোক বেশি হয় সেখানে বেশি যাই তাই না যেখানে লোক বেশি হয় সেটা নাউজুবিল্লা সালাবদের অবস্থাটা এরকম না তারা এরকম ছিলেন না আরেকটা এই বেদা তার জাল হাদিস ছড়ানোর আর অস্ত্র কি জানেন আর অস্ত্র হলো আপনার এই জাল হাদিসের যে গ্রন্থগুলো আছে মানে মাঝহাব ভিত্তিক রচিত গ্রন্থগুলো হলো জাল হাদিসে কি পরিপূর্ণ ওই গ্রন্থগুলো মাদ্রাসায় পড়ানোর কারণে সবার মুখস্থ হয়ে গেছে জাল হাদিস প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হচ্ছে আর বলে দেওয়া হয় না হাদিসটা জাল এটা পড়া যাবে না আজকে বলবেন বাংলাদেশে এইটটি পার্সেন্ট মানুষ অসুর দেয় না এইটটি না অন্তত নাইনটি পার্সেন্ট মুসলিম অসুর দেয় না অসুর দেয় না কেন কারণ এটা জাল হাদিসের প্রভাব আছে এখানে হেদায়ের মধ্যে লিখে দিয়েছে হেদায়ত পড়ি আমরাও কিন্তু আমরা জানি হাদিসটা জাল মুসলিম একজন মুসলিম ব্যক্তি জমির ওসর দিবে আবার খাজনা দিবে তা দেওয়া লাগবে না এই হেদায়ের লেখক তিনি মারা গেছে পাঁচশো তিরানব্বই হিজড়িতে তিনি এই হাদিসটা সংগ্রহ করছেন বাইহাকি থেকে বাইহাকি সোনাল কুবরা থেকে প্রথম প্রথম খণ্ডের একশো একত্রিশ পৃষ্ঠায় তো সত্তর খন্ড একশো একত্রিশ পৃষ্ঠায় তো ইমাম বাইহাকি থেকে নিয়েছেন ইমাম বাইহাকি বলে রাখছেন আগে ইসনাদুহু বাতেল তার সনদটা ডাহা মিথ্যা কিন্তু হেদায়ের লেখক নিয়ে এসে এই কথাটা আর লেখেনি এটা গোপন করেছে কাজই হলো গোপন করা আমি তো এর আগে আপনাদেরকে বেশ কিছু তথ্য উল্লেখ করেছি এই জাল হাদিসের কারণে মানুষ মানে ধানের অসুর দেয় না গমের অসুর দেয় না মসুরের অসুর দেয় না আবার ফেতরা দিবে যে ফেতরা যে দিবে রাসুল সাল্লাহ সাল্লামের সা অনুযায়ী আড়াই কেজি বা প্রায় তিন কেজি চাউল দিতে হয় প্রায় তিন কেজি চাউল যে ফেতরা দিতে হবে তিন কেজি চাউল ফেতরা না দিয়ে আমি দিচ্ছি কি মাত্র পঞ্চান্ন টাকা নির্ধারণ করে দিয়েছি যে এক কেজি চাউলের দামও না ইরাকি সা অনুযায়ী মারছে ইসলামী অর্থনীতিকে ধ্বংস করেছি আমরা ইচ্ছা করেই এই জাল হাদিসের কারণে বেদাতের কারণে যদি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম সবাই যদি আড়াই কেজি মাথা পিছু ফেতরা দিত অন্তত ছয় মাসের গরিবদের খাদ্য অর্জিত হয়ে যেত কিন্তু আমরা দেনি ফাঁকি দিয়েছি এই ক্ষেত্রে শেখ জাকাতের ক্ষেত্রে ফাঁকি দিয়েছি আমরা জালি হাদিসের কারণে আমি বললাম যাদের মাধ্যমে জাল হাদিস ছড়িয়ে যায় আমি আর কথা বেশি বলবো না কয়েকটা কথা আপনাদের শুনতে হবে সেটা হলো দেখেন সিয়ারো আলামান নুবালা ফত এবনে তাইমার মধ্যে ইমাম এবনে তাইমা বলছেন আঠাশ নম্বর খণ্ডের তিনশো পাঁচ দুশো পাঁচ পৃষ্ঠা তিনি বলছেন ইন্নাত দোয়া তাইলাল বিদায় যারা বেদাতের দিকে ডাকে লা তুকবলু শাহাদাত হুম তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয় ওলা তাদের পিছনে সালাত আদায় করা যাবে না ওলা ইউ খাদু ইলমো তাদের কাছ থেকে আনহুমুল এলম তাদের কাছ থেকে এলম গ্রহণ করা যাবে না ওলা না কাহুন তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না কত পড়া মানুষ এমনি তাই তারপরে বলছে তারপরে বলছেন যে হ্যাঁ উকুবাতুল্লাহুম এটা তাদের শাস্তি হাত্তায়ান্তাহু যতদিন না ছাড়বে ততদিন এই শাস্তি তাদের উপরে দিয়েই রাখতে হবে ইমাম জাহাবি তিনি বলছেন যে যদি কেউ তোমাদের কাছে আসে কোনো বেদাতি বক্তা এদা রয়তাল মোতাকাল্লিমাল দেব যদি বেদাতি বক্তাকে তুমি যদি দেখো যদি বলে যে কোরআন হাদিস বাদ দাও তো একটু জ্ঞানের কথা বলো হা তিল আকলা ফা আলাম আন্নাহু আবু জাহাল তুমি মনে করবে এই হলো পাক্কা হলো আবু জাহালে একটা ও কোরআন হাদিস শুনবে শুধু জ্ঞানের কথা শুনবে তারপর বলছে এটা রয় তাল সাল একা তাওহিদিয়া যদি তাওহিদপন্থী কোনো মানুষকে দেখো ও যদি বলে যে আমাদেরকে এই বর্ণনা কোরআন হাদিস বাদ দাও এলমের কথা বাদ দাও বলো কি বলো কি হাতির দাও কাওয়াল আসদা তোমরা বেশি বেশি আমাদেরকে উৎসাহ দাতা উৎসাহ ব্যঞ্জক কথা বলো আমাদের কাছে রাখো কোরআন হাদিস অনেক শুনেছি এইগুলো শোনার দরকার নাই তিনি বলছেন ফালাম আন্নাহু ইবলিস মনে করবে এই বক্তা হলো কি ইবলিস কদ্দাহারা বিসুরাতি বাসারিন এ মানুষের আকৃতিতে তোমাদের কাছে এসেছে অথবা কদ হাল্লাফিহি অথবা ওর মধ্যে ইবলিস শয়তান বিলীন হয়ে গেছে কি হয়েছে ইবলিস শয়তান কি হয়েছে বিলীন হয়ে গেছে এরপরে ইমাম জাহাবি বলছেন ইন জানাপ্তা মিনহু ফাহরিম যদি তুমি কাপুরুষ হও তাহলে পালাও ওখান থেকে ওখানে তুমি থেকো না ওয়াইল্লা আর যদি কাপুরুষ না হয় বীর হও ফাসরা তুমি তাকে ধরে একটা আষাঢ় মারো ওয়াব্রুক আলা সদ্রিহি আর তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো ওয়াকরা আয়তাল কুরসি এবং তার আয়তাল কুরসি পড়ে তাকে ফু দাও ওয়াকনহু এবং তার টুটিকে চেপে ধরো টুটি চেপে ধরে আয়তাল কুরসি পড়লে শয়তান ওর পাশা দিয়ে বের হয়ে যাবে এই জন্য টুটি চেপে ধরার কথা বলছে আপনি খেয়াল করেছেন কথাটা কত কড়া বক্তব্য আর বেদাতির বক্তব্য আপনি শুনবেন আমি আপনাদের বেশি বলতে চাচ্ছিলাম না কিন্তু এই এক মিনিটে দুই মিনিটে একটা কবল বলে নিয়ে আগে এত কড়া আলোচনা এত কড়া বক্তব্য ইমাম আউজাই তিনি বলছেন আলাইকাবি আথারান মিন সালাফ তুমি সাহাবিদের পথ অনুসরণ করো ওয়াইন রফাদাকার নাস যদিও মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে সালাফদের মানহাজের বাহিরে যাওয়া যাবে না ওয়া ইয়াকা ও আরাগা রিজাল ওয়াইন জাখরাফুল আকা বিল কৌলে যদিও তারা তোমাকে ভৎসনা বেদাতিরা মানে মুখরোচক কথা বলে তোমাকে যদিও ডাকে এরপরে তাদেরকে তোমরা কি করো বর্জন করো বেদাতিদের কথা শোনা যাবে না এত কড়া বক্তব্য দিচ্ছেন যে ভাবাই যায় না ফুজাল ইবনে ইয়াস তিনি বলছেন মান তাবিয়া জানাজাতা মুক্তাদিন লামিয়াজাল ফি সাকাতিল্লাহ হাত্তা বলছেন কেউ যদি বেদাতি ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে তো ওর উপরে গজব নাজিল হতেই থাকে যতক্ষণ না ফিরবে কি বুঝলেন আপনি সালাবদের বক্তব্য তো কড়া ইবনু তাউস তিনি বলছেন ফাজ্জাগা রজুলুল মুতাজেলা কলা ইবনু তাউসের কাছে একজন মুতাজেলি বেদাতি ব্যক্তি গেছে ফাজ্জালা কথা বলা শুরু করেছে ইবনু তাউস দুই আঙ্গুল তার কানের মধ্যে কি করেছে ঢুকা দিছে দিয়ে বলছে অকল আইবুনাই তার ছেলেকে বলেছে এই বেটা তুমি তোমার দুই কানে আঙ্গুল দাও এবং শক্ত করে ধরো ওলা তাসমামিন কালামি সেইয়া তার কোন কথা শোনো না এত পড়া হওয়ার পরেও সালাফরা আলহামদুলিল্লাহ এই জন্যই তারা হেফাজতে ছিলেন নিরাপদ ছিলেন কিন্তু আমরা আজকে নিরাপদে নাই ইমাম ইবনে তাইমা রহমহল্লা বলছেন ফতো ইবনে তাইমা বাইশ নম্বর ফান্ডের দুইশো চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠা জামহুরুম মিনাল মুতাআসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মা শা আল্লাহ ওয়া হুম ইয়াতামাসসাকুনা বিআহাদিসিন দাঈফা আও আরাইন ফাসিদা আও হিকায়াতিন আন বাদিল উলামাই আশ-শুয়ুখ তিনি বলছেন যারা মাঝহাবপন্থী অধিকাংশ মানুষই তারা শরীয়ত বুঝে না তারা জৈব এবং জাল হাদিসকে আঁকড়ে ধরে আর মানুষের মতামতকে আঁকড়ে ধরে আর বুজুর্গদের কাহিনীকে আঁকড়ে ধরে থাকে বলছি আমি কত সুন্দর করে যে কত সুন্দর করে আমি বলছি এই মর্মে যে না আপনি বুখারি পড়বেন না আপনাকে বুখারি পড়ার অনুমতি দিল কেন বুখারি বাংলা পড়লে তো আপনি পথপুষ্ট হয়ে যাবেন আর ইসলামকে ঠাকুরের মতো না কোরআন এবং সই হাদিস প্রত্যেকটি মানুষের জন্য উন্মুক্ত ঠাকুররা শিখা দিয়েছে বেদ পুরাণ মহাভারত এইগুলো ঠাকুররা ছাড়া কেউ পড়তে পারবে না আমাদের আলেম রাজকে এই পথভুষ্ট করতে মানুষকে তারাও ঠাকুর সেজে গেছে বাংলা অনুবাদ পড়তে দিবে না বাংলা বুখারি পড়তে দিবে না ফতোয়া করে দিয়েছে সঠিকটা জানবো কোথায় থেকে বলছিলাম যদি আমি বলি সিয়ামের মধ্যে কি কি বেদাত আরো কঠিন অবস্থা হয়ে যাবে আজকে আমি কেন বলি বেদে বেতের সালাত এক রাখাত পড়ার চেষ্টা করবেন বেশি বেশি তিন তো পড়বেন এক রাখাত বেশি পড়ার চেষ্টা করবেন পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে এক রাখাত বেতেরকে উৎখাত করা হয়েছে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বেশি এক রাখাত বেতের পড়তেন বেতের পড়তে গিয়ে যে কুনুটটা পড়ে সেই কুনুটটা হলো কি আল্লাহ রাস্তা ইউনক রাস্তা ফেরকা অতু বেলাইকা এটা হলো কুনুতে নাজেলা এটা এক বেদাত কুনুতুল বেতের কি আপনি খেয়াল করেছেন এক বেতের মধ্যে কত রুকুর আগে আবার আল্লাহ বলে হাত বাংলাদেশে বাধা হয় এটা একটা বেদাত আপনি কোনটা বলবেন এক মুসাফা করতে গিয়ে কত বেদাত তৈরি হয়েছে যেখানে মুসাফা করতে গিয়ে আল্লাহ রাসুল বলছেন যদি উভয়ে মুসাফা করে এক হাতে এক হাতে আপনার ডান হাত আমার ডান হাত যে আমার যত পাপ আপনার যত পাপ আল্লাহ সব মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ অথচ ওই জায়গায় তিন চারটা বেদাত তৈরি করা হয়েছে একটা বুকে হাত দেওয়া একটা মুখে চুমু খাওয়া আবার চার হাত মারা আবার দুয়া পড়া নাহমদুল্লাহ নাস্তাক ফিরুগু তারপরে বলে কি এক ফিরুল্লাহ নাকুম এই দুয়া নাই হাদিসে সালামটাই দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এটাই দোয়া আমি আর উদাহরণ দিতে চাচ্ছি না আপনারা যাচাই বাছাই করে এবাদত করার চেষ্টা করবেন যেমন বেদাত থেকে পৃথক থাকবেন তেমনি জাল এবং জয়ীফ হাদিস থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলমিন যেন এই বাংলাদেশে বাংলাদেশকে শিরিক মুক্ত বেদাত মুক্ত জঙ্গিবাদ মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ হিসেবে আল্লাহ কবুল করে নিন এটা নির্ভেজাল তৌহিদের দেশ হিসেবে আল্লাহ কবুল করে নিন আর যারা শিরিক বেদাত করছে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি তাদের হৃদয়ে তাওহিদের আলো জ্বালিয়ে দাও সুন্নাতের আলো জ্বালিয়ে দাও তারা যেন কোরআনের হাদিস বুঝে সঠিক পথে আমুল করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথে পরিচালিত করো আমিন ইয়ারব্বুল আলমিন আল্লাহ তুমি আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার তুমি সুযোগ করে দিও আমিন ইয়ারব্বুল আলমিন আপুল গৌলি হাদা আস্তাফুর আলী আলাকুম ওয়ালি সাহেব মুসলিমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা সম্মানিত মুসল্লিবৃন্দ আমি শেষে বলতে চাচ্ছি আপনাদের কাছে এই মর্মে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া এই যশোহর খুলনা বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা ঝিনাইদা এবং মাগুরা নড়াইল এই সমস্ত এলাকার জন্য মানুষের জন্য সুসংবাদ রয়েছে যশোর সদরে একবারে যশোর টু বেনাপুল রোডের সাথে উত্তর পার্শ্বে আলহামদুলিল্লাহ রোডের উত্তর পার্শ্বে আত্মাউহিদ ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ডাক্তার মুসলিম উদ্দিন সাহেব আল্লাহ তাকে হেফাজত করুক হায়াতে তৈয়বা দান করুক আলহামদুলিল্লাহ তিনি পঞ্চাশ শতক জমি রেজিস্টারি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং সেটা আল্লাহর অনেক শুক্রিয়ায় যে সেটা গত জুলাই মাসের একুশ তারিখে সেটা রেজিস্টারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের আর এক ব্যবসায়ী ভাই মামুন ভাই আমি তাকে ভুলতে পারি না তিনি আলহামদুলিল্লাহ বড় একটা ফান্ড সেখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিশ লক্ষ টাকার ফান্ড একটা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং গত রাত্রির সংবাদ এটা এই ডাক্তার মুসলিম উদ্দিন সাহেব আল্লাহ কার মাধ্যমে কি করাবেন জানি না আমরা সেই জায়গাতে আপনাদেরকে আমি বলছি কথাটুকু আল্লাহর ওয়াস্তে বলছি তারা আমাকে নিয়ে আগাচ্ছেন প্রায় দুই বছর তিন বছর যাবত আগাচ্ছেন চার বছর যাবত আগাচ্ছেন মনের ডুকরানো যে তাদের কান্না আরস পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা বলছেন যে আপনাকে দেখাশোনা করতে হবে রাজশাহীতে সফরে গিয়েছেন প্রতিষ্ঠানগুলো দেখে আসছেন আমরা কিভাবে করব আলহামদুলিল্লাহ ড্রয়িংটাও হয়ে গেছে কাজ খুব তাড়াতাড়ি চালু হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে এই দোয়াটা করবেন আপনারা প্রথম যেন ওখানে যেন বড় বড় সালাফি মানহাজের বড় বড় আলেম তৈরি করার জন্য আল্লাহ যেন কবুল করেন আমি তারাই আমি বলেছি আমাদের জীবনে এক হাজার সালাফি আলেম বের করতে পারলে যোগ্য সংস্কার তৈরি করতে পারলে আগামী দশ বছরে ইনশাল্লাহ বাংলাদেশের শিরিক বেদাতকে ধ্বংস করা সম্ভব ইনশাল্লাহ এটা সম্ভব অতএব আপনারা এই আর তৌহিদ ইসলামী কমপ্লেক্স যশোর সদর এইটাকে প্রতিষ্ঠার জন্য যার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে সহযোগিতা করবেন তারা দুইজনই করবে এমনটা না সকল মানুষকে দেশে এবং দেশের বাহিরে যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা আছে তাদেরকে বলবো যে এই সমস্ত চোদ্দ পনেরোটা জেলার জন্য নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান নেই একটা মডেল নির্ভরযোগ্য মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আলোকে আমরা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তুমি কবুল করো আমিন যারা এই সমস্ত এলাকার ভাই বিদেশে আছেন সৌদি আরব বলেন কুয়েত বলেন দুবাই বলেন আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া যে সমস্ত দেশের বাহিরে আছে দিনী ভাইরা তারা সঠিক ইসলাম গ্রহণ করেছে আলহামদুল ইসলামটা পেয়েছে তাদেরকে বলবো এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করুন মনে রাখবেন একটু ভেবে রাখবেন আপনি যে বেদাতি এতিমখানায় টাকা দিচ্ছেন আপনি যে বেদাতি হেফজখানায় টাকা দিচ্ছেন বিল্ডিং তৈরি করে দিচ্ছেন এই এতিমটা বড় হয়ে আর এতিম থাকবে না ওই হেফজখানের হাফেজটা বড় হয়ে হাফেজ থাকবে না ও রাসুলের সুন্নাতকে কাটার একটা কারিগর হবে ও বড় বড় বেদাতের ফ্যাক্টরি তৈরি করবে ওই বড় বড় বেদাতের ফ্যাক্টরি পরিচালনা করবে শিরিকের ফ্যাক্টরি তৈরি করবে ওই সমস্ত জায়গায় আপনি অর্থ দিচ্ছেন আপনি রাসুলের শত্রু আল্লাহর শত্রু কোরআনের শত্রু হাদিসের শত্রু আপনি আপনার এক টাকা যেন কোনো বেদাতি প্রতিষ্ঠানে না যায় রাজশাহীতে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে একটা মসজিদ তৈরি করার জন্য মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশ হাজার স্কোয়ার ফিট মসজিদ টাইলসটা পারবো সেই টাকা মানুষের কাছ থেকে চাচ্ছি এখনো কমপ্লিট করতে পারিনি অথচ একটা বেদাতি মসজিদ তৈরি করার জন্য ছয় মাস টাইম লাগে না এক বছর টাইম লাগে না পাঁচতলা দশতলা মসজিদ তৈরি হয়ে যায় ওই বেদাতি মসজিদের প্রতি এত ঝুঁক মানুষের অথচ সেখানে দিয়ে কোনো নেকি হবে না কারণ সেখান থেকে বেদাত উৎপাদিত হবে বেদাত ছড়িয়ে যাবে আজকে যদি আত্মাউহির ইসলামী কমপ্লেক্স যশোরে আমরা যদি এটা তৈরি করতে পারি আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এখান থেকে আলেম তৈরি হবে অতএব এই সালাফি মানহাজের এই প্রতিষ্ঠানে আপনাদেরকে দান করতেই হবে আজকে আমি আপনাদের বলবো অনুগ্রহ করে বলবো আপনারা এই প্রতিষ্ঠানের জন্য কিছু দেওয়ার মানসিকতা রাখবেন অবশ্যই অবশ্যই আগামী দিনে এর পরবর্তী প্রজেক্টটা হলো আপনার কেউ যদি আচ্ছা কেউ যদি বিশ লাখ টাকা দিতে পারে তাহলে বিশ হাজার টাকা দিতে পারবেন না আপনি দশ হাজার টাকা দিতে পারবেন না টাকা দিয়ে আপনি কি করবেন আমার প্রশ্ন টাকা কি করবেন আর টাকাটা এমনভাবে দিবেন আপনি চিন্তা করতে পারবেন না যে একজন লোক প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকার জমি দিয়ে দিয়েছে এবং কালকে বলেছে আগেও বলেছে আমার সামনে বলছে একাকি তিনি বলছেন ডক্টর মুসলিম মুসলিমউদ্দিন সাহেব যে প্রতিষ্ঠান করার জন্য কেউ যদি না এগিয়ে আসে আমি মুস্তিউদ্দিন আল্লাহ তৌফিক দিলে একাই প্রতিষ্ঠান করবেন ইনশাল্লাহ সাহসটা কত তার তার কলিজাটা কত ওজনের চিন্তা করতে আপনার সবার তার কলিজা ওজন করে যা হবে ওনার তার চেয়ে মানে আর কোটি গুণ বেশি মানুষের কলিজার চেয়ে বেশি ভারী হবে আলহামদুলিল্লাহ আশা করি কালকে আমাদের মামুন ভাই যেটা তার কাপড়ের ব্যবসা আছে যশোরে আলহামদুলিল্লাহ তিনি বলেছেন এক তালা করার জন্য বাকি যা করা লাগবে সব করে নিব আমরা আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ড্রয়িংয়ের বিষয়টা এত পরিশ্রম করতে ভাইয়েরা আপনারা একটু টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না কবরে আপনি কি রাখবেন আল্লাহকে কি বলে যাবেন ভাবতে পারবেন না কালকে বিশ লাখ টাকার ঘোষণা শুনে সব ভাইয়ের অন্তর তাজা হয়ে গেছে একবারে দান এইভাবেই করতে হয় বুঝতেই পারবেন না হঠাৎ করে একজন লোক গিয়ে বলবে ঠিক আছে প্রথম সাদের যা রড লাগবে ভাই আমি দিয়ে দিব অপ্রত্যাশিত দান করবেন তাহলে আপনার জন্য যে দোয়াটা বের হবে আপনার কাছে বারবার গিয়ে চেয়ে দান চেয়ে এইগুলো করে বেশি কি হবে না লাভ হবে না ওই দান কবুল হওয়া মুশকিল আছে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা বারাক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ বন্ধুরা আমাকে মাফ করবেন ক্ষমা করবেন যে অনেক দিন পর এসে আবেগ ধরে রাখতে পারছি না ওই মুরব্বীর সাথে দেখা হলো কথাটা বলতে ভুলে গেছি আর এক মুরব্বী পার্শ্বে তেত্রিশ শতক এক বিঘা জমি দান করেছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কত বরকত দেখেন কত বরকত নিরাশায় চলে গেছিলাম আর একজন মুরব্বীকে আল্লাহ কিভাবে মানে অন্তর রহমত ঢেলে দিয়েছেন তেত্রিশ শতমে এক বিঘা জমি দিবে এই রাস্তার সাথে এটি কল্পনা করা যায় ভাবা যায় সাধারণ মুরব্বী হয়তো সাধারণভাবে চলে কিন্তু মহব্বতে দিয়ে দিছে আপনাদের মধ্যে কি ওই মহব্বত তৈরি হয় না আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে পড়েছি কোনো মাদ্রাসা দেড়শো বিঘা জমি একশো বিঘা জমি একশো তিরিশ বিঘা জমি সেখানকার ধান থেকে ফসল থেকে মাদ্রাসা পরিচালিত হয় আপনারা দিতে পারেন নিজ এলাকাতেও জমি দিতে পারেন যে ঠিক আছে আমার এলাকায় জমি আছে সেটা দিলাম ওই প্রতিষ্ঠানের জন্য এই জমির আয়টা প্রতিষ্ঠানে ব্যয় হবে বলতে পারেন না কারো ফ্ল্যাট আছে কোনো কোনো ব্যক্তি বলে আমার চোদ্দটি ফ্ল্যাট আছে চোদ্দটি ফ্ল্যাটের যত ভাড়া আসে সমস্ত ভাড়া আমি আজীবনের জন্য পক্ষ করে দিলাম এরকম ব্যক্তিও আছে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে অনেকে আছে আপনারা চেষ্টা করবেন আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমিন যারাই দান করেছে সেখানে এবং দান করবে তাদের জন্য দোয়া করছে আল্লাহ দানের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ তুমি তাদের সাথে আমাদেরকেও শরিক করে দিও আমি আপনাদের বিশ্বাস করাতে চাই বলতে চাই আমি এই প্রতিষ্ঠানটা তত্ত্বাবধান করবো ইনশাআল্লাহ এখানে কোনো খেয়ানত হবে না ইনশাআল্লাহ এখানে কোনো খেয়ানত হবে না ইনশাআল্লাহ এখানে কোনো খেয়ানত হবে না ইনশাআল্লাহ এখানে সবাই স্বচ্ছ ভাইয়েরা আমার তাদের এই পাঁচ টাকা দশ টাকার প্রয়োজন নাই তারা কোটি কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ এখানে পাঁচ টাকা খিয়ানত করতে কেউ আসবে না আল্লাহ তুমি আমাদের এই নেক মাকসুদটাকে কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي